আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রোজনাক্তার রোজি সারা দেশের ন্যায় কক্সবাজারের আট উপজেলায় আগামী বিশ ফেব্রুয়ারি শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে জেলার স্থায়ী ও অস্থায়ী এক হাজার আটশো পঁচাত্তরটি কেন্দ্রে সারাদিন এ কর্মসূচি পালনের কথা জানিয়েছে সিভিল সার্জন অফিস আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ইপিআই সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত সিভিল সার্জন ড মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর এ তথ্য জানিয়ে বলেন এবার বারো থেকে উনষাট মাস বয়সী চার লাখ উনিশ হাজার চারশো বত্রিশ এবং ছয় থেকে এগারো মাস বয়সী আটান্ন হাজার তিনশো সত্তর জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এই কর্মসূচিতে দুশো পঁচিশ জন স্বাস্থ্য সহকারী দুশো চৌত্রিশ জন তত্ত্বাবধায়ক একশো তিয়াত্তর পরিবার কল্যাণ সহকারী ও আট হাজার সাতশো ছেচল্লিশ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে দুদিনের সফর শেষে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত Alexandra Berg von Linde Rohingya শরণার্থীদের মানবিক কর্মকাণ্ডের জন্য সুইডেনের পক্ষ থেকে উনআশি মিলিয়ন ক্রোনা অনুদানের ঘোষণা দিয়েছেন যা সাত দশমিক ছয় মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য এই অনুদানের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের রান্নার জন্য পরিচ্ছন্ন জ্বালানি কক্সবাজারের পরিবেশ ও বাস্তুতন্ত্রের উন্নয়ন এবং শরণার্থী ও স্থানীয় বাংলাদেশিদের দক্ষতা উন্নয়নমূলক কাজ করা হবে নিরাপদ জ্বালানি ও শক্তির জন্য এ সকল কর্মকাণ্ড জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএসসিআর ও বিশ্ব খাদ্য সংস্থা ডাব্লিউএফপির যৌথ কার্যক্রম safe access to fuel and energy plus phase two এর আওতাধীন বর্তমানে প্রায় নয় লক্ষ বিশ হাজার রোহিঙ্গা শরণার্থী কক্সবাজার এলাকার ঘনবসতিপূর্ণ শিবিরে আশ্রিত আছে এবং আরও তিরিশ হাজার শরণার্থী বাস করছে ভাসান চরে টেকনাফ উপজেলা মৎস্য সহ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা আজ দুপুরে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ এরফানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম এ সময় উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধি মৎস্য সহ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সভায় নদ নদী ও সাগরে মাছ শিকারে ক্ষতিকর কারেন্ট জাল ডোপ জাল ও নেট জলের ব্যবহার বন্ধে জেলেদের সচেতন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে কাজ করার আহ্বান জানানো হয় ওখেয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের লম্বাঘুনা গ্রামীণ সড়কে ইটের ব্রিক সলিংয়ের কাজ দ্রুত এগিয়ে চলছে চলতি বছরে গ্রামীণ সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে তেষট্টি লাখ টাকা ব্যয় বরাদ্দে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন জানান বর্তমানে সড়কের পঁচাত্তর ভাগ উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী মাসে শেষ হওয়ার কথা রয়েছে এক কিলোমিটার সড়কে ইটের পাকাকরণ কাজ শেষ হলে পাঁচটি গ্রামের প্রায় আট হাজার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি হবে কুতুবদিয়া ইউএনও ব্যাডমিন্টন কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সন্ধ্যায় অফিসার্স ক্লাব মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর তঞ্চঙ্গার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি থানার অফিসার ইনচার্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন টুর্নামেন্টে চোদ্দটি দ্বৈত দল অংশ নেয় ফাইনালে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান ও প্রভাষক মোয়াজ্জম হোসেন দ্বৈত টিম বনাম কুতুবদিয়া থানার ওসি তদন্ত কানুন সরকার ও শিক্ষক দেলোয়ার হোসেন মুখোমুখি হয় এতে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান টিন দুই শূন্য সেটে চ্যাম্পিয়ন হয় আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা সহ উত্তর উত্তর পূর্ব দিক হতে